আপনার অবশ্যই জেনে রাখা উচিত আমাদের শরীর একটি বুদ্ধিমান মেশিন যখন আপনি অসুখে ভোগেন এটি আপনাকে ওয়ার্নিং না দিয়েই হঠাৎ করে আপনাকে দুর্বল করে দেয় না বরং আপনাকে অনেক ছোট বড় সিগন্যাল দিয়ে থাকে যেন আপনি আগে থেকেই বুঝতে পারেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন আপনাকে শুধু এই সিগন্যালগুলোর অর্থ বুঝতে হবে এই ভিডিওটিতে আমরা এমনই বিশটিরও বেশি সিগন্যাল নিয়ে আলোচনা করব এবং এরপর থেকে আপনি শুধু নিজেকে পর্যবেক্ষণ করেই বলে দিতে পারবেন আপনার শরীরে কোন ভিটামিন বা নিউট্রিশনের ঘাটতি আছে এবং আপনার দেহের এখন কি প্রয়োজন এটি অত্যন্ত মজাদার একটি বিষয় তাহলে চলুন কারোর সাথে ঝগড়া না করে ভিডিও শুরু করা যাক hey guys welcome to FitBro আপনি হয়তো জানেন আমাদের শরীর ভালোভাবে পরিচালনা করার জন্য ভিটামিন এবং মিনারেলস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মন খারাপ করে দেওয়ার বিষয় হলো আজকাল প্রায় সবাই কোনো কিছু না জেনে না বুঝেই মাল্টিভিটামিন ট্যাবলেটস খেতে শুরু করে দেয় এটা জানারও প্রয়োজন মনে করে না তার শরীরে কোন ভিটামিন বা মিনারেলসের ঘাটতি রয়েছে তবে মজার বিষয় হলো শরীরে যখন কোনো ভিটামিনের ঘাটতি দেখা দেয় আপনার শরীর আপনাকে একটার পর একটা সিগন্যাল দিয়ে থাকে তাহলে চলুন আলোচনা করি এমনই কিছু কমন সিগন্যালস নিয়ে এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিভাবে এই ঘাটতিগুলো প্রাকৃতিকভাবে পূরণ করবেন প্রথমেই চলে আসে ক্র্যাকিং সাউন্ড আপনার হাড়ের জয়েন্ট থেকেও কি এমন কাট কাট আওয়াজ হয় আপনি উঠলে বসলে কি এমন শব্দ হয় তাহলে এটি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আপনি তো অবশ্যই জানেন ক্যালসিয়াম আমাদের হাড়ের ও দাঁতের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তো কিভাবে এটার ঘাটতি পূরণ করবেন সর্বপ্রথম আপনাকে ক্যালসিয়াম এর পেছনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই এটার জন্য দুধ এবং দুধ জাতীয় খাবার এবং দুধ দিয়ে তৈরি খাবার বেশি পরিমাণে খান ক্যালসিয়াম বাড়ানোর জন্য সবচেয়ে উপকারী হচ্ছে দইয়ের সাথে এক চিমটি চুন মিশিয়ে প্রতিদিন সকালে খেয়ে নিন আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন পারবেন দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার জয়েন্ট থেকে এমন কাট কাট শব্দ আর হচ্ছে না আপনার কি ব্রাশ করার সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয় বা শক্ত কোনো ফল খাওয়ার সময় বেশি ব্যথা অনুভব হয় এবং রক্ত বের হয় অথবা মাঝে মধ্যে জিব্বা ছিলে যায় এবং কেটে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীর আপনাকে চিৎকার করে বলছে ভিটামিন সি প্রয়োজন ভিটামিন সি এর অভাব পূরণ করার সবচেয়ে সহজ উপায় হলো আমলকি আপনি চাইলেই সারা বছর এক থেকে দুটি করে আমলকি প্রতিদিন খেতে পারেন এছাড়াও ভিটামিন সির ভালো উৎস হলো পেয়ারা আমড়া এবং কাঁচামরিচ ইত্যাদি আচ্ছা আপনার নখ কি খুবই পাতলা অল্পতেই ভেঙে যায় এবং নখের পাশের চামড়া উঠে যা অনেক ব্যথা দেয় এছাড়াও আপনার মাথার চুল অনেক শুষ্ক হয়ে পড়েছে এবং অল্প বয়সে বেশি পরিমাণে চুল ঝরছে এটা সহজ মানে হলো আপনার শরীরে বায়োটিনের ঘাটতি রয়েছে আপনি যদি নিয়মিত কাঁচা ডিম খেয়ে থাকেন তাহলে এর জন্য বায়োটিনের ঘাটতি হতে পারে মূলত বায়োটিন তৈরি হয় আপনার পেটের উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে যখনই আপনার হজম সমস্যা দেখা দেয় এবং পেটের অসুখ দেখা দেয় এমন সময় এই ব্যাকটেরিয়া বায়োটিন উৎপন্ন করতে পারে পারে না এবং আপনার শরীর এই সিগন্যালগুলো দিতে থাকে শরীরে বায়োটিন বৃদ্ধি করার জন্য দই সবচেয়ে বেশি কার্যকরী প্রতিদিন সকালে ফ্রেশ দইয়ের সাথে এক চামচ ব্রাউন সুগার মিশিয়ে সেবন করলে এই সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আপনার হাতের নখগুলো চেক করে দেখুন তো নখের মধ্যে কি এমন সাদা ফুটার মতো দাগ রয়েছে যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীর জিঙ্ক চাচ্ছে তাদের মধ্যে প্রায় জিঙ্কের ঘাটতি দেখা দেয় যারা বেশি পরিমাণে কেক জাতীয় খাবার এবং ময়দা দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকে জিঙ্ক মহিলা এবং পুরুষ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরুষ দেহে টেস্টোস্টেরন তৈরি করার জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে অর্থাৎ লো জিঙ্ক মানে লো টেস্টোস্টেরন শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি থাকলে দাড়ি গজানো পাখি প্রাকৃতিকভাবে ধীরগতি সম্পন্ন হয়ে যায় শরীর অতিরিক্ত মোটা বা পাতলা হয়ে যায় অলসতা বেড়ে যায় এবং সেক্সুয়াল প্রবলেমও দেখা দেয় আর প্রেগনেন্ট মহিলাদের শরীরে জিঙ্ক কম থাকলে বাচ্চার বৃদ্ধিতে সমস্যা দেখা দেয় শরীরে জিঙ্কের মাত্রা ঠিক রাখার জন্য কেক এবং ময়দা দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিন এবং ড্রাই ফ্রুটস বাদাম জাতীয় খাবার ডাল জাতীয় খাবার বেশি পরিমাণে খান যদি আপনার পায়ের গোড়ালি ফাটে এবং আপনার চোখ বেশি লাল বর্ণের হয়ে থাকে অথবা ঠোঁটে ঘা মুখের কিনারে এমন ঘা হয় তার মানে আপনার শরীরে ভিটামিন বি টু এর ঘাটতি আছে আপনার নখ যদি বাদামি বর্ণের হয়ে যায় তাহলে এটি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি এবং গাল মাথা এবং নাকের আশেপাশে এমন লাল বর্ণ ধারণ করলে এটি ভিটামিন বি সিক্স এর ঘাটতি এই ভিটামিনগুলোর ঘাটতি হওয়ার কারণ হলো বাজে খাদ্য অভ্যাস বেশি পরিমাণে পিৎজা বার্গার পুরি সিঙ্গারা সমোচা মিষ্টি কেক চিপস বিস্কিটস চকলেট খাওয়া বন্ধ করে দিন তাহলে যেসব খাবার খেতে হবে যতটুকু সম্ভব বাড়িতে তৈরি খাবার খান বাকিটুকু আপনার শরীর বুঝে নিবে আপনার যদি রাতে দেখতে অসুবিধা হয় তাহলে জানতে হবে এটি ভিটামিন এ এর ঘাটতি যা রাতকানা রোগ বয়ে আনতে পারে তাই ভিটামিন এ জাতীয় খাবার বেশি পরিমাণে খান moral of the story is আপনার শরীরের ভিতরে কি হচ্ছে তা আপনি বাইরের লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন এই ছোট ছোট বিষয়গুলোর উপর নজর না দিলে এটাই আস্তে আস্তে বড় ধরনের সমস্যা বয়ে আনতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে তো দেরি না করে এখনই লাইক বাটনে একটি ক্লিক করে দিন মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন at last thanks to you for watching